আসসালামু আলাইকুম রহমতুল্লাহ dear student and parents this is is one once again from Kuala Lumpur International আজকে আমরা একটা স্টুডেন্টকে পিক আপ করতে আসছি সেগি কলেজ কোয়ালালামপুরের পক্ষ থেকে আপনাদের সাথে পরিচয় করে দেবো স্টুডেন্টকে কোন প্রোগ্রামে আসলো কোথা থেকে আসলো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের লাইক শেয়ার এবং কমেন্টসের কারণেই মূলত আমাদের এই ভিডিওগুলো করা হয় এবং এই ইনফরমেটিভ ভিডিওগুলো তৈরি করি চলুন তাহলে স্টুডেন্টের সাথে পরিচয় করে দিই আমাদের শামীম ভাই দাঁড়িয়ে আছে তার ওয়াইফকে রিসিভ করার জন্য ফুলের তোরা নিয়ে অনেকেই আসছে ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে কি হ্যাঁ আপনার কেমন লাগতেছে কতদিন পরে দেখবেন চার বছর পরে দেখবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করতে আসছে ইনশাল্লাহ আসতেছে আমরা দেখি সামনে হয়তো ইউএস বাংলা এয়ারলাইন্স যুগে ঢাকা থেকে আসছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে অপেক্ষা করতেছি আমাদের শামিম ভাইয়ের ওয়াইফ সেকি কলেজ কোলালামপুরে স্টুডেন্ট ভিসায় পড়ালেখার জন্য আসছে শামিম ভাই এখানে মালয়েশিয়ান প্রবাসী ওকে শামিম ভাই খুব এক্সাইটেড লাগতেছে না না ওকে ইনশাল্লাহ ওকে আমাদের স্টুডেন্টের already arrive okay hi welcome to Malaysia finally হ্যাঁ ওকে ধন্যবাদ ah, আপনি অনেক হেল্প করছেন তাই নাকি হ্যাঁ। oh. ভালো আছেন না ওকে আপনাদের দেশের বাড়ি কোথায় ঢাকাতে না ওকে ধন্যবাদ oh, বউকে বুঝাই দিলেন না ওকে হ্যাঁ, হ্যাঁ। আমরা আসলে বুঝাই দেওয়ার জন্য আসছি আমার মাধ্যমে আসছে তো আচ্ছা, আমি ওদেরকে আমি যখন মালের সাথে থাকি ওদেরকে পিক আপ করার চেষ্টা করি আর কি ওকে ওকে আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আপনার বউ বোঝাই দিচ্ছে পাইছেন বউ ওকে <laughs> হ্যাঁ, ধন্যবাদ ওকে হ্যাঁ। বুঝতে পারছি ধন্যবাদ হ্যাঁ। ইনশাল্লাহ দেখা হবে ওকে আমাদের ম্যাডামের নাম্বার রাখছেন না হ্যাঁ ওকে ওকে ইনশাল্লাহ ও আচ্ছা সেভ রাখবো ঠিক আছে আপনার বাসা কত এখানে ও তাহলে কাছাকাছি বুঝতে পারছি তাই না ইনশাল্লাহ দেখা হবে আমার ওর কাছে নাম্বার আছে তো দেখবো হ্যাঁ ওকে ধন্যবাদ ওকে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ওকে পাওয়া যায় না হ্যাঁ? দেখেন না আপনি আপনিও ওকে ধন্যবাদ মাশাল্লাহ ওকে ফাইনালি আমাদের শামিম ভাই তার ওয়াইফকে পাইল তো লাগেজ আছে তো না সবই দেখতে পারছেন আমাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট মোসাম্মদ আফসানা আফসানা আসছে SEGi college Kuala Lumpur right okay আপনার সাথে কথা বলবো কেমন আছেন আপনি ওকে আফসানার দেশের বাড়ি কোথায় একটু জোরে বলবেন বরিশালের মেয়ে আফসানা ওকে বরিশাল কোন থানা মুলাদি থানা ভাইয়ের বাসা ওকে শামীম ভাই শামীম ভাই মালয়েশিয়ান প্রবাসী দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে থাকে শামীম ভাই আমার সাথে যোগাযোগ করে তার ওয়াইফকে আমাদের মাধ্যমে আনে কি কলেজে আলহামদুলিল্লাহ আমরা খুশি যে সহি সালামতে আসতে পারছে এটাই আলহামদুলিল্লাহ তাই না ওকে দেশের লেখাপড়া করছেন কোথায় বরিশালেই না ওকে বরিশালে পড়ছে একটা কথা বলে রাখা ভালো আফসানা কিন্তু এখানে ফুল ফ্রি স্কলারশিপে পড়ালেখার সুযোগ পাইছে হ্যাঁ ফুল ফ্রি টোটালি একবার ফ্রি এটা অবশ্য কলেজের পক্ষ থেকে না শামীম ভাই যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির ওনারই পুরোটা বসে স্পন্সার করছে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যত খরচ হয় তার কোম্পানিতেই বহন করবে তাই না ওকে আপনার কোম্পানির নামটা কি জানবো ক্যানন কোম্পানি হ্যাঁ ওকে মূলত এটা কিন্তু আপনার জন্য গুড একটা অপরচুনিটি হ্যাঁ হ্যাঁ খুব ভালো একটা সৌভাগ্যের বিষয় ফুল ফি স্কলারশিপে স্পন্সার করার কারণেই কিন্তু আপনাদের খরচটা অনেক বেশি যাবে হ্যাঁ একবার বিমান থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ওকে আপনারা এর পূর্বেও uh, একবার আসছিল মালয়েশিয়াতে তাই না uh, যে রেকর্ড কি আপনারা এর আগে কিন্তু সেবার তার মনটা ভালো ছিল না তাই না ওকে ট্যুরিস্ট বিষয়ে ঢুকতে গেছিলো কিন্তু uh, সে আর আসতে পারে নাই তাই না পরে এই এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত দেওয়া হয় আলহামদুলিল্লাহ আফসান আসছে এখানে কোন প্রোগ্রামে ফাউন্ডেশন ইন কমার্সে আসছে আলহামদুলিল্লাহ দেশে কিসে পড়ালেখা করছেন আপনি কোন গ্রুপে কমার্সেই ছিলেন না ওকে তাহলে তো ইনশাল্লাহ অনেকটাই সহজ হবে আলহামদুলিল্লাহ কতদিন পর দেখা হলো আপনাদের ওকে বিয়ে হয়েছে কতদিন আট বছর পর বিয়ে হয়েছে চার বছর পরে দেখা হলো আপনারা বলছেন যে আবার নতুন করে আমার মনে হয়তো যে ফিলিংস আস্তে আস্তে মাই বলছিল যে মনে নতুন বিয়ে করছি এরকম একটা ফিলিংস এবং স্বামী মাই কিন্তু একটা আংটিও নিয়ে আসছে হ্যাঁ? আজকে পড়া দেওয়ার জন্য আপনি পড়া দিতে পারেন সমস্যা নাই ওকে মনে হলো যে সে আমার নতুন করে এনজয় করছে ওকে ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুভ হোক আপনাদের দম্পত্য জীবন এবং আপুর পড়ালেখাটাও যেন কন্টিনিউ হয় এই কামনায় আমরা সবাই করব এবং প্রবাসীদের কাছে সবাই দোয়া করবেন যাতে শামীমবার স্বপ্নগুলোও পূরণ হয় তাই না আলহামদুলিল্লাহ ওকে শামীম ভাই আপনি তো মূলত মালয়েশিয়াতে আছেন কত বছর যাবত ওকে আপনি আপনার ওয়াইফকে আনছেন আমার মাধ্যমে আমাকে কিভাবে চিনলেন ফেসবুকের মাধ্যমে পাইছেন পাচ্ছেন ওখান থেকে যোগাযোগ করছেন না তো যোগাযোগ করলেন আপনি আমাদের কোলালামপুর অফিসেও আসছিলেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে ইনফরমেশনগুলো ছিল তো আপনার কাছে কেমন লাগছে আমাদের সমস্ত কথা বলছিলাম হান্ড্রেড হান্ড্রেড না কোনো মানে ব্যাস কম পাইছেন না কোনো ব্যাস কম পাইনি কথা কথা কাজে সব ঠিক আছে ঠিক আছে না থ্যাংক ইউ আপনাদের ভাইয়া ওকে ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে আপনার ওয়াইফের আনার জন্য ওকে এরপরেও যদি এখানে পড়ালেখা অবস্থায় যদি কোনো সমস্যা সমস্যা হয় ইনশাল্লাহ আমরা তো থাকবোই তাই না ওকে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা অনেকেই প্রশ্ন করে যে আমার ওয়াইফকে আনবো আমার ওয়াইফকে আনবো সেক্ষেত্রে আপনি যে আনছেন ঠিক আছে তো আপনার কত টাকা খরচ হয়েছে মোটামুটি আপনি একটু হালকা বলবেন প্রথমে কত টাকা দিচ্ছেন ওকে এর পরবর্তীতে টিউশন ফি তেরো হাজার পঁচাত্তর টাকা ওকে বাদ বাকি তিন হাজার আছে ওটা পরে ছয় মাস পরে দেওয়া যাবে ওকে অনেকেই মনে করেন যে একে অনেক কমে আনা যায় তা আসলে তা না আমরা যে সমস্ত কলেজগুলো নিয়ে কাজ করি অনেক মানসম্মত কলেজ তাই না সেগুলোতে টিউশন ফি মোটামুটি একটু ভালো র্যাঙ্কিং অনুযায়ী ওকে প্রেমালেশন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনারা যারা তাদের ওয়াইফকে আনতে চান ইনশাল্লাহ আনতে পারেন ওকে লাস্টে আর বেশি বিরক্ত করবো না এয়ারপোর্টে আসলে অনেকেই জার্নির পরে আসে তো সেই জন্য ইনশাল্লাহ আর বেশি আমরা সময় নিব না সকলেই তার জন্য দোয়া করবেন ওকে এয়ারপোর্টের অভিজ্ঞতা আমরা জানতে চাই অনেকেই বলেন যে এয়ারপোর্ট থেকে ফেরত দেয় তো বাংলাদেশ এয়ারপোর্টে কোনো সমস্যা করছিল নাকি আজকে না আমাদের মালয়েশিয়ান এয়ারপোর্ট তো কোনো জিজ্ঞাসা করবে না তাই না কোনো কিছু জিজ্ঞাসা করে নাই ওকে বাংলাদেশে কী কী জিজ্ঞাসা করছে তেমন কিছু জিজ্ঞেস করে না ওকে আসলে স্টুডেন্টের প্রোফাইল যদি ভালো থাকে তাহলে তাকে তেমন কোনো কিছুই জিজ্ঞাসা করবেন কোথায় যাবেন ওকে ধন্যবাদ আপনাদের সকলকে প্রেমালোচন প্রবাসী বাংলাদেশ ভাইয়ের আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস যারা তাদের uh, সন্তানকে অথবা ভাই ব্রাদার বা নিজেরাও আসতে চান মালয়েশিয়াতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কমেন্টস uh, করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন যেমন কি শামীম ভাই বলছিল শামিম ভাই কিন্তু বরিশালের ওকে বরিশালের পোলা হ্যাঁ <laughs> বরিশালের বাসা তো কিছুই বললেন না আপনারা ওকে বরিশালের হলেও আমার সাথে কোলালামপুরে যোগাযোগ করে ইনশাল্লাহ তাকে আমরা গাইডলাইন দিই uh, বিস্তারিত কীভাবে আনতে হবে কীভাবে স্টেপ বাই স্টেপ তাকে বলি এবং সেই অনুযায়ী সেভাবে কাজ করে এরপরে কিন্তু আসে তো আপনারা যদি আসতে চান বা কাউকে আনতে চান যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা করার জন্য ওকে ধন্যবাদ এখন আমরা আমাদের হোস্টেল অর্থাৎ শামীম ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ দোয়া রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাদের সকলকেও ইনশাল্লাহ দোয়া করি আপনাদের যেন দাম্পত্য জীবন সুখ হয় এবং পড়ালেখা কন্টিনিউ থাকে আপনাদের কোনো কিছু বলার আছে যারা যারা আসতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই অনেক ভালো আর অনেক অনেক ভালো হ্যাঁ, না ভাই আপনার যে কাজ করতেন আমাকে হেল্প করতেন অনেক খুশি আমি ধন্যবাদ আপনাকে কোনো ভাই আসতে চান রেজন ভাই অনেক ভালো লোক ওনার কথার কাজে মিল আছে আসতে পারেন ভাই কোনো সমস্যা নেই ওকে ধন্যবাদ তাহলে আমরা বাসার দিকে রওনা দিই আমরা এখন এয়ারপোর্ট ক্রস করতেছি দেখা যাচ্ছে এখানে বিমানগুলো পার্কিংয়ে আছে এয়ারপোর্ট ক্রস করে ইনশাআল্লাহ আমরা কোয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম বরাবরের মতো আমাদের সাথে আমাদের সেগি স্টাফ আছে আবাং হাফিজ আসসালামু আলাইকুম ফিরমা কাসির ওকে আমাদের শামিম ভাই আছে আমাদের স্টুডেন্ট মুসাম্মাদ আফসানাও আছে বাড়ির সবার সাথে কথা বলতেছে ওকে সো এখন ভালো লাগতেছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ইনশাআল্লাহ ওকে দেখা হবে কলেজে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যদিও সন্ধ্যা হয়ে গেছে আমরা পৌঁছে গেছি সেকি কলেজ কোলালামপুরে এখন এখান থেকে আমাদের নতুন স্টুডেন্টকে এতে পাঠাবো বলে তাদের বাসায় পাঠাবো ইনশাল্লাহ ওকে সব কিছু বুঝতে পারছেন না আবাং বলে হাত আমার কাছে ওকে ইনশাল্লাহ